আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন আধুনিক শিক্ষিত স্মার্ট জাতি গঠনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে সরকার বিগত সময়ের সাক্ষরতার হার ছিল পঞ্চাশ শতাংশ যা বর্তমানে চুয়াত্তর শতাংশে উন্নীত হয়েছে উপমন্ত্রী গতকাল সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য জাফর আলম এতে সভাপতিত্ব করেন সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির আহ্বায়ক আমিন রশিদ দোলাল এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল আলম চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান সুবর্ণ জয়ন্তী উৎসবের সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী অংশ নেন কক্সবাজার শহরে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক এবং হ্যাচারি মালিকদের অংশগ্রহণে এই সভা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কোক এতে সভাপতির বক্তব্যে কৌকের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আফসার বলেন একশো চৌত্রিশটি হোটেল মোটেল গেস্ট হাউস কটেজের মধ্যে ছয়টি হোটেল সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করেছে উনচল্লিশটির মধ্যে তিন চেম্বার বিশিষ্ট সেপটিক ট্যাঙ্ক রয়েছে এ বিষয়ে সচেতন করতে কোক প্রকল্প গ্রহণের পদক্ষেপ নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খিজির খান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম এতে উপস্থিত ছিলেন শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ স্লোগানে গতকাল কক্সবাজারে কমিউনিটি ক্লিনিকের তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে সকল কমিউনিটি ক্লিনিকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে civil surgeon doctor Mohammad Mahbubur Rahman সদর উপজেলার শিকদারপাড়া কমিউনিটি ক্লিনিক ও রামু উপজেলার ফকিরামুড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যান এ সময় তিনি কমিউনিটি ক্লিনিকগুলোর সেবা যাচাই করে পরামর্শ দেন সিভিল সার্জন কার্যালয়ের medical officer doctor Kaninika Dastidar ও পরিসংখ্যানবিদ পঙ্কজ পাল এ সময় উপস্থিত ছিলেন দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ লবণ উৎপাদন হয়েছে চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশে উৎপাদিত লবণের পরিমাণ আঠারো লাখ উনচল্লিশ হাজার মেট্রিক টন অতীতে কোনো মৌসুমে এত লবণ উৎপাদন হয়নি একই সাথে এবার লবণের ন্যায্য মূল্য পাওয়ার লাভের মুখ দেখেছেন চাষিরা আবহাওয়া ভালো থাকলে আরও অন্তত এক মাস লবণ উৎপাদন হতে পারে এতে ২০ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের গণসংযোগ কর্মকর্তা পারুল আক্তার কেয়া জানান গত মৌসুমে লবণ উৎপাদনের রেকর্ড ছিল আঠারো লাখ বত্রিশ হাজার মেট্রিক টন এ মৌসুমে নতুন রেকর্ড গড়েছেন চাষিরা চলতি মৌসুমে লবণের চাষকৃত জমির পরিমাণ ছেষট্টি হাজার চারশো চব্বিশ একর যা গত বছরের তুলনায় তিন হাজার একশো তেত্রিশ একর বেশি বর্তমানে লবণ চাষির সংখ্যা উনচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন যা গত বছর ছিল সাঁত্রিশ হাজার দুইশো একত্রিশ জন চকরিয়ায় তিন পুলিশ সদস্যের উপর হামলা চালিয়ে অস্ত্র চিন্তাইয়ের ঘটনায় পনেরো জনকে আটক করেছে পুলিশ গতকাল মধ্যরাতে উপজেলার বরৈতলি মচনিয়াকাটা এলাকায় টহলরত অবস্থায় পুলিশের উপর এ হামলার ঘটনা ঘটে হামলায় আহত পুলিশ সদস্যরা সকলেই হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত আহত S I Shamim constable Mamun ও